আছে যার জন্য লিখি সে তো দেখেই না আর যে দেখে সে তো বোঝেই না যে আমাকে এতদিন থেকে বুঝতে পারেনি সে দু লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে শুধু স্ট্যাটাস দেখে হাসাহাসি করবে তবে আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে বুঝুক আর নাই বুঝুক স্ট্যাটাস লিখে নিজের মনটাকে